হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সো আমি অনেক অনেক ভালো আছি বাংলা ফানি মিডিয়া পক্ষ থেকে আমি আছি হৃদয় তোমাদের সাথে সব বন্ধুরা আগামী দিনের মতো আজও তোমাদের মাঝে একটা দারুণ অফার নিয়ে আসলাম যে অফারটা আমি অ্যাকচুয়ালি তিন মাস হয় সেই অফারটা চালাচ্ছি সো এতদিন চাইনি তোমাদের সাথে শেয়ার করতে কেননা আমি মনে করছিলাম যে এটা ইজিলি দুই একদিনের জন্য এই অফারটা সো আসলে এটা দুই একদিনের জন্য এই অফারটা নয় এই অফারটা আমি জানি না আর কতদিন থাকবে আমি তিন মাস থেকে এই অফারটা গ্রহণ করছি আরও আরও মানে আমাকে যে কত আমার অলরেডি তোমাদের মানে ধারণা নেই যে আমার আমি তোমাদের কিছু এস এম এস দেখাবো যে এস এম এসগুলো দেখলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে পারবে সে অফারটাতে অফারটাতে তোমাকে চল্লিশ মিনিট দেবে এবং এক হাজার এমবি দেবে এবং এক হাজার এস এম এস দেবে সো কীভাবে দেবে যতবার রিসার্চ করবে ততবার তোমাকে এই অফারটা দেবে সো যাদের বন্ধ বাংলা লিঙ্ক সিম আছে তারাই শুধু এই অফারটা পাবে তেইশ টাকা রিচার্জে তোমরা এক জিবি ইন্টারনেট এক জিবি এস এম এস এক জিবি এস এম এস পাবে আর চল্লিশ মিনিট পাবে সো বন্ধুরা যাদের যাদের অবশ্যই অবশ্যই বন্ধ বাংলা লিঙ্ক সিম আছে যা এক মাস বন্ধ ছিল বা দুই মাস বন্ধ ছিল এরকম যদি কোনো সিম থাকে অবশ্যই অবশ্যই তোমরা হান্ড্রেড পার্সেন্ট অফারটা গ্রহণ করতে পারবে সো চলো এখন আমি তোমাদের ক্যামেরায় দেখাই দেবো যে এই অফারটা আমি কতদিন হয় নিয়েছি আর আমার কত হাজার এমবি পর্যন্ত খরচ করছি যে আমি তোমাদের আগে বলে রাখি যে এক হাজার এমবির সাথে এক হাজার এস এম এস দেয় সো তোমরা আমার এস এম এস দেখলে বুঝতে পারবে আমার কত হাজার কত এমবি পর্যন্ত আমি নিয়েছি সো চলো বন্ধুরা আমরা ক্যামেরা ইয়া সরাসরি স্ক্রিনে দেখব দেখো বন্ধুরা আমার এখানে আমি তোমাদের দেখাই দিচ্ছি আমার কত হাজার পর্যন্ত এমবি আমি নিয়েছিলাম একটু ওয়েট বন্ধুরা আমার এই ভিডিওটি একটু লম্বা হতে পারে সো কেটে কেটে দেখবে না কেটে কেটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবে না সরি বন্ধুরা দেখো অলরেডি আমার বাইশ হাজার দুশো ছিয়াশিটি এস এম এস আছে সো এমবির তোমার মেয়াদ থাকবে পনেরো দিন আমার এর আগে আমি তিন জিবি নিয়েছিলাম একদিনেই সো তোমরাও হান্ড্রেড পার্সেন্ট এটা থেকে তিন জিবি যে যত খুশি এমবি নিতে পারবে এক লাখ দুই লাখ যদি বলো আমি এমবি নেব তো নিতে পারবে সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সব বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিবে আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ